আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক প্রাথমিক জীবনে আমরা নানাবিধ কাজ করি এই কাজগুলো করতে গিয়ে অনেক সময় দেখা যায় নানা রকম বিপত্তি দেখা দেয় দেখা যাচ্ছে ছোটখাটো দুর্ঘটনা বা সঠিক আর্গোনমিক্যাল নিয়মগুলো না মানার কারণে আমরা দেখা যাচ্ছে নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছি দীর্ঘমেয়াদী দেখা যাচ্ছে ব্যাক পেইন বা সার্ভাইকেল পেইন বা অনেকের হাতে ব্যথা বিভিন্ন ব্যথাজনিত সমস্যা আমরা জর্জরিত হচ্ছি এছাড়াও নানাবিধ সমস্যা আসলে আমরা আক্রান্ত হই সেটা আসলে আপনারা অনেকেই জানেন অলরেডি দর্শক আজকে আমাদের সাথে এখানে সেটে উপস্থিত আছেন আমাদের একজন ভাই যিনি পিএলআইডি এই সমস্যাটা নিয়ে উনি ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান স্যারের কাছে এসেছিলেন ট্রিটমেন্টের জন্য আসুন দর্শক একটু ওনার সাথে কথা বলি কি হয়েছিল ওনার এবং এই সমস্যাটা ঠিক কতদিন আগে প্রথম শুরু হয় এবং কি কি ধরনের উনি ট্রিটমেন্ট করেছিলেন এর জন্য পুরো বিষয়টা আমি একটু ওনার কাছ থেকে আমি আজকে একটু জানবো জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আসসালামু আলাইকুম একটু বলেন স্যার আমার নাম আহমেদ আবু সাকিব আচ্ছা বাসা কোথায় স্যার আমার বাসা হচ্ছে আফতাবনগর আচ্ছা স্যার পেশাগত ভাবে কি করেন আপনি আমি হিসেবে আছি হিসেবে মাল্টি ন্যাশনাল কোম্পানি স্যার আপনি আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিল প্রধান স্যারের কাছে আপনি ট্রিটমেন্টের জন্য এসেছিলেন কি হয়েছিল আপনার মেইনলি সমস্যা হয়েছিল আমার PLID problem number four five এবং number five six five and S one আপো সো এই প্রবলেমটা ঠিক কতদিন আগে আপনি বুঝতে পেরেছিলেন কোথাও আসলে ডায়াগনোসিসটা করা হয়েছিল খুব কম সময়ে বাট আমার তিন মাস আগে থেকে পেইন ছিল কোমরে পেইন ছিল তো কোমরে পেইন থাকা অবস্থায় আমি ওইভাবেই কাজকর্ম চালাচ্ছিলাম পেইন কিলার খাচ্ছিলাম বিভিন্ন ওষুধ খেয়ে অনেকটা ব্যথা কমে যায় কাজ করতেছি তো এভাবে দুই তিন মাস দুই মাস অ্যারাউন্ড টু মান্থ আমি কাজ করি আচ্ছা, আমি একটু মাঝখানে ইন্টারাপ্ট করি এই যে যে আপনি তিন মাস থেকে আপনি পেইন অনুভব করছেন মানে কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো দুর্ঘটনা এরকম কোনো কিছু কি মনে পড়ে যে তারপর থেকেই ব্যথাটা শুরু হয়েছে নাকি হঠাৎ করে একদিন দেখছেন ব্যথাটা শুরু আচ্ছা। হয়েছে এটা মেনলি হচ্ছে হলো এক নম্বর আমাদের বসে কাজ করতে হয় তাছাড়া দাঁড়িয়েও কাজ করতে হয় আমার মনে হয় আমি একবার একটা স্লিপ খেয়েছিলাম আচ্ছা, সিঁড়িতে পানি ছিল যে কারণে স্লিপ খেয়েছিলাম স্লিপ খাওয়ার আমি যাইনি আমি যে সিঁড়ির যে রেলিং গুলো থাকে সেটা ধরে ফেলি তো তখন একটা টান খাই টান অনুভব মানে করি টান অনুভব করি টান অনুভব করার পর আমার এর দুই তিন দিন পর থেকে মেনলি ব্যথাটা শুরু হয় আচ্ছা তো ব্যথাটা যেরকম হতো কোমরে পরে প্রথমে কোমরে ব্যথা হইতো হ্যাঁ, হ্যাঁ। তো কোমরে কয়েকদিন ব্যথা অনুভব করলাম একটু পেন কিলার খাওয়ার পর কোমরে ব্যথাটা মোটামুটি সেরে যায় হ্যাঁ, সেরে যাওয়ার পর এরপর আবার নর্মালি কাজকর্ম শুরু করি এরপর থেকে প্রায় চার পাঁচ দিন পর থেকে আমার বা পায়ের সাইড দিয়ে ব্যথাটা যাচ্ছে ওকে ভাবে শুরু হচ্ছে যে কোমর থেকে শুরু হয় বা পায়ের সাইড দিয়ে গিয়ে একবার পায়ের পাতা পর্যন্ত ব্যথা চলে যাচ্ছে ঠিক মতো হাঁটতে পারতেছি না যে প্রবলেমটা হচ্ছিল সো এইভাবে কাজ চালাইতে থাকি এক মাস দেড় মাস ভাবলাম হয়তো বা এমনিতে পেইন হচ্ছে এটা ঠিক হয়ে যাবে পেইন খেলে খেলে বা কোনো ওষুধ খেলে হয়তো পেইন ঠিক হয়ে যাবে যেহেতু আমার বাবা একজন ডক্টর তো ওনার প্রেসক্রিপশনে আর কি মেনলি uh-huh. খাচ্ছিলাম uh-huh. তো ওষুধ খাওয়ার পর পেন কমে আবার পেন বাড়ে এর এই অবস্থায় কাজ করতে থাকি তো গত জুলাইয়ের ছাব্বিশ তারিখের দিকে হঠাৎ করে মনে হলো যে পেনটা আর বিয়ারে না আচ্ছা আমি একটু বাঁকা হয়ে যাচ্ছিলাম হাঁটতেছিলাম বাঁকা হয়ে যাচ্ছিল আমার ওয়াইফ রেগুলারই বলতেছিল যে তুমি হাঁটার সময় বাঁকা হয়ে যাচ্ছ আচ্ছা বাঁকা যে হয়ে যাচ্ছ এটা নিয়েও তো একটা ডাক্তারের কাছে যাওয়া উচিত অন্তত অর্থোপেডিকের কাছে পরে আব্বুকে বলার পর আব্বু আব্বুর এক ফ্রেন্ড আছে তো ওই আঙ্কেলের কাছে গেলাম উনি ডায়াগনোসিস করলো মেনলি ফার্স্টে এসএলআর টেস্ট করে এসএলআর টেস্ট করার সময় আমার রাইট লেগে কোনো প্রবলেম ছিল না এটা প্রায় সেভেন্টি ডিগ্রি ছিল সিক্সটি টু নাইনটি হইলেই মেনলি এটাকে ইয়ে করে তারা প্রবলেমটা ধরা হয় না আর কি তো সিক্সটির নিচে হলে সেটা মেনলি পিএলআইডি প্রবলেমটা ধরে সো তখন বা পায়ে আমাকে যখন ফোরটি থেকে ফোরটি ফাইভ ডিগ্রি আসলো তখন মেইনলি আমার পেইনটা শুরু হয়ে যাচ্ছিল তখন তুমি আমাকে বললো যে একটা এক্স রে করার জন্য প্লাস একটা এমআরআই করার জন্য তো ওই দিন রাতেই আমার আঙ্কেলের হসপিটালে ওনার হসপিটালে আমি প্লাস এমআরআইটা করি তো রাতের বেলা ওনাকে ফিল্মটা দেখাই দেখানোর পরে উনি বললো যে খুব সিরিয়াস কিছু না ঠিক আছে তুমি যাও তোমার বাবার সাথে আমি কথা বলতেছি পরে উনি আব্বুর সাথে কথা বললো এর যেতে বললো রিপোর্ট গুলো নিয়ে আমি রিপোর্ট গুলো নিয়ে গেলাম তখন সে আমাকে সবকিছু বুঝিয়ে বললো কি কি প্রবলেম পিএলআইডি কি কিভাবে হচ্ছে কোন কোন জায়গাগুলোতে আমার পেইন হ্যাঁ, হ্যাঁ। হচ্ছে কেন হচ্ছে কি কি প্রবলেম আমাকে ফেস করতে হবে বা কি কি এক্সারসাইজ হ্যাঁ। করতে হবে কি কি মেডিসিন খেতে হবে এগুলো সব দেয় এই প্রথম আসলে আপনি জানতে পারলেন যে আসলে আপনার পিএলআইডি হ্যাঁ। হয়েছে আসলে জানতে পারলাম যে পিএলআইডি হয়েছে তো মেনলি হচ্ছে আমরা অনেকেই আছি যেটা এই বিষয়টা সম্পর্কে মানে হঠাৎ করেই আমরা জানার পর মানে খুব নার্ভাস হয়ে যায় নার্ভাস হয়ে যায় একটু মানে একটু বেশি নার্ভাস হয়ে যায় কারণ হঠাৎ করে পেইন আসতেছে এখান থেকে আবার পিএলআইডি কি আমাদের ম্যাক্সিমাম মানুষেরই অনেকেই মানে পিএলআইডি হ্যাঁ, হ্যাঁ। সম্পর্কে আমাদের আইডিয়া নাই ব্যাক পেইন সম্পর্কে জানি সম্পর্কে জানি আর পিএলআইডি জানি ব্যাক পেইন জানি কিন্তু পিএলআইডি এই সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নাই সো এরপর আমি ঘাটাঘাটি শুরু করলাম যে আসলে প্রবলেমটা কিভাবে হয় কি হয় অনেকগুলো ভিডিও দেখলাম বিভিন্ন ইয়ের মাধ্যমে তো এখানে অপশন হচ্ছে হলো মেইনলি তিনটা অপশনে কাজ চলে যে তিনটা অপশন হচ্ছে হলো আপনার মেডিকেশন ফিজিওথেরাপি অ্যান্ড অপারেশন এই আর কি এরপর আমি ঘাটাঘাটি করার পর শফিউল্লাহ স্যারের আমি ইয়েটা দেখতে পারলাম ভিডিও দেখতে ভিডিওটা দেখতে পারলাম আচ্ছা তো তখন আমার আঙ্কেলের সাথে আমি যোগাযোগ করলাম যে আঙ্কেল এই অবস্থা আমি কি ফিজিওথেরাপিতে যাবো কিনা পরে উনি বললো যে হ্যাঁ তাহলে একটা কাজ করেন আপনি ফিজিওথেরাপি নিয়ে দেখো যে কি হয় ইনশাল্লাহ প্রগ্রেস হইতে পারে তো উনি একজন অর্থোপেডিক সার্জন উনি প্রফেসর হিসেবে ছিলেন তারপর আমি আসলাম এখানে গত মাস এই মাসেরই মেবি অগাস্ট জুলাই জুলাইয়ের ছয় তারিখে আমি দেখাই হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাকে দেখে দেখানোর পর আর কি উনি প্রেসক্রাইব করে যে থার্টি ডেজ এর অ্যাডমিশন দরকার প্লাস ফিজিওথেরাপি দেওয়া হবে পরে এরপর আর কি এখানে অ্যাডমিট হওয়া কি যার পর অ্যাডমিট হয়েছে তারপর সে অনুযায়ী ট্রিটমেন্ট শুরু হয়ে গেল একজনকে দেওয়া হয় যা ইনশাল্লাহ এখন তার থেরাপি প্লাস হচ্ছে হলো সকল ধরনের ইয়েতে এখন মোটামুটি সুস্থ আলহামদুলিল্লাহ যে প্রবলেমটা হতো হয়তো আপনি হাঁটাচলা করছেন বা একটা সময় একটু কার্ভ হয়ে গিয়েছিলেন বা হয়তো দীর্ঘ সময় বসে থাকলে প্রচন্ড পেইন হতো সেই জিনিসগুলো কি এখন আছে না পেইন এখন নাই পুরোপুরি পেইন নাই ঝিঝি ছিল লাস্ট ওয়ান উইক আমার প্রচুর ঝিঝি ছিল তো ঝিঝির কারণে আমার বাপ পায়ের বুড়ো আঙ্গুলটা হচ্ছে হলো সবসময় জমে থাক জমে থাকতো আমার কাছে মনে হইতো যে ফ্রোজেন অবস্থায় ফ্রোজেন অবস্থায় আছে এখন ক্লিয়ার আলহামদুলিল্লাহ ক্লিয়ার এখন আর কোনো ঝিঝি সমস্যা বা কোনো কিছু স্যার অসংখ্য মানুষ আছেন অসংখ্য আমাদের যারা এই মুহূর্তে হয়তো দেখছেন এর ভিতরে অসংখ্য রোগী আছেন তারা হয়তো জানেন না কোথায় গেলে একটা ভালো ট্রিটমেন্ট পাবেন বা এই ধরনের ট্রিটমেন্ট যে আদৌ আমাদের দেশে হয় এটা কিন্তু অনেকেই জানেন না তাদের জন্য যদি কিছু বলেন স্যার মেইনলি হচ্ছে হলো ফিজিওথেরাপি এটা হচ্ছে হলো আপনার নার্ভ রিলেটেড একটা প্রবলেম পিএলআইডি হ্যাঁ, যেটা তো অনেকেই আছে নিউরোসায়েন্সের ডক্টর গুলো দেখায় অর্থোপেডিক ডক্টর দেখায় তারাও সাজেস্ট করে ফিজিওথেরাপি বাট অনেক সময় আছে যারা ডিরেক্ট অপারেশনের কথাও বলে আই থিঙ্ক সরাসরি অপারেশনে যাওয়ার আগে একবার ফিজিওথেরাপি নিয়ে তার কন্ডিশনটা বুঝে তারপর যাওয়া উচিত অবশ্যই যদি এরকম কোনো প্ল্যান থাকে তো আমি এখন আল্লাহর মতে সম্পূর্ণ সুস্থ বোধ করতেছি আপাতত ভালো আছি আলহামদুলিল্লাহ আশা করি করি সবাই যেন আগে ফিজিওথেরাপিটাই ট্রাই করে এরপর ডক্টরের সাথে কথা বলার পর সেটা দেখার পর তারপর ট্রিটমেন্ট গুলো চিন্তা ভাবনা করা আর কি ধন্যবাদ আপনাকে দর্শক শুনলেন আমি এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম ওনার কথা দেখুন সচেতন যারা খুব অল্প সময়ের ভিতরেই তারা কিন্তু আসলে যদি সঠিক ডায়াগনোসিস করতে পারেন এবং ট্রিটমেন্টটা শুরু করতে পারেন খুবই অল্প দিনের ভিতরে কিন্তু তারা সুস্থ হয়ে ওঠেন যেমনটা আমাদের এই ভাই হয়েছেন উনি সচেতন ছিলেন এবং চেষ্টা করেছেন ওনার রোগ সম্পর্কে সচেতন থাকার এবং ট্রিটমেন্ট করেছেন এবং সুস্থ হয়ে গেছেন আপনাদের ভিতরে যদি এমন কেউ থাকেন চেষ্টা করুন আগে খুঁজে বের করার জন্য করুন যে আপনার আসলে সমস্যাটা কোথায় সঠিক ডায়াগনোসিস করার মাধ্যমে যদি রোগটা ধরা পড়ে একজন ভালো কনসালটেন্টের সাথে কথা বলুন উনি অবশ্যই এটা কিউর করে দিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল